ছিল অমরে ফারুক আনহুর জামানায় ছোট্ট একটা ঘটনা বলি ভালো করে শুনবেন যে আল্লাহ ডাক কেমন করে শোনেন শুনবেন তো ইনশাআল্লাহ সারা বছর হারাম গান করেছে সারা বছর মানুষের কাছে হারাম গান শুনিয়ে টাকা ইনকাম করেছে অমরে ফারুক রদি আল্লাহ তালা আনহুর সময়ের ঘটনা বলছি গান গাইতে গাইতে বয়স শেষ দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে কণ্ঠে ভয়েসে যে কিউটনেস ছিল ওইটাও হারাই গিয়েছে ম্যালোডিয়াস যে ভয়েস এটা শেষ হয়ে গিয়েছে গান আর কেউ শোনে না আশি বছর বা একশো বছর বয়সের শেষ প্রান্তে সে পৌঁছে গিয়েছে তার গানের কণ্ঠ আর নাই কেউ শোনে না যখন শেষ প্রান্তে আর কেউ শোনে না টাকা পয়সা ইনকামের আর কোনো সোর্স নাই তখন সে মসজিদে নববীর কাছে চলে গিয়েছে সোয়ারক নববীর কাছে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ এক সময় সুন্দর কণ্ঠ ছিল মানুষ খুব শুনত এক সময় সুন্দর গান বলতাম সবাই খুব মনোযোগ দিয়ে শুনত টাকা দিত পয়সা দিত কত সুন্দর রুটি রোজগার হতো ভালো করে খেতাম পরিবারকে খাওয়াতাম আফটার সার্টেন পিরিয়ড এখন আমার কিচ্ছু নাই কণ্ঠ নাই সুর নাই গলা নাই এখন কেউ শোনে না কিন্তু আরব আজকে আমি বড় অসহায় আমার আজকে কেউ নাই টাকা নাই পয়সা নাই ফ্যান ফলোয়ার্স কেউ নাই আজকে আমি তোমার নিকটে মন খুলে তওবা করছি আল্লাহ তুমি আমার রিজিকটা ফিরায় দাও তুমি আমাকে পরিপূর্ণ আবার টাকা পয়সা দান করো অভাব দূর করে দাও এটা বলে বলে সে কান্না করছে আল্লাহর দরবারে কান্না করতে করতে হঠাৎ করে দেখছে পায়ের শব্দ কেউ একজন তেড়ে তেড়ে তার দিকে আসছে হঠাৎ করে যখন তার চোখ পড়েছে তাকায় দেখে অমর আসতেছে সুবাহ পড়ে অমরকে দেখে সে ভয় পেয়ে গেল আমি একজন গায়ক হারাম কাজ করে আমি ইনকাম করি অমর দেখলে আমাকে নিঃসন্দেহে ফাঁসিতে ঝুলিয়ে দিবে সে অমরকে দেখে সোজা দৌড় এমনভাবে দৌড় দিয়েছে অমর পেছনে দৌড় দিয়েছে অমর বলছে থামো কেফ স্টপ স্টপ থামো থামো মুরব্বী ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কাঁপতে কাঁপতে থেমে গেছে যে অমর ডেকে ফেলেছে আমাকে অমর দেখে ফেলেছে আমার মনে হয় নিস্তার নাই আল্লাহ আমি আজকে শেষ হয়ে যাব অমর বলছে তুমি থামছো না কেন বলে জনাব আমি ভয় পাচ্ছি ইয়া আমির অল মুখ আমি ভয় পাচ্ছি যে আপনি আমাকে কোন বিচার করবেন কিনা আহা অমর বলছে তুমি কি করছিলে তুমি কি জানো কে আমাকে পাঠিয়েছে অমর বলছে তুমি এতক্ষণ যাকে দোয়া করে ডাকছিলে সে নিজেই আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার কি লাগবে বল কি লাগবে বল এই কথা শুনে ওই গায়কের চোখ খুলে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ তুমি যদি আমার তবা কবুল করেই থাকো সেজদায় লুটে গিয়ে বলছে তবা কবুল করে থাকলে আমাকে তুমি এই মুহূর্তে তোমার সন্তুষ্টির সময় যখন তুমি আমাকে শুনেছ সত্যি যদি আমাকে মাফ করে থাকো আমাকে এই মুহূর্তে তুলে নাও সে কালেমা পড়তে পড়তে সেই মুহূর্তে আল্লাহর কাছে চলে গিয়েছে কি বুঝলেন ডাকলে আল্লাহ ডাক শুনবে না বলেন না কেন শুনবে কি শুনবে না ডাকার মতো ডাকতে হবে শুধুমাত্র হজ বড় এই যে নামাজ পড়ো না অনেকে হজ বড় নামাজ পড়ো না অনেকে কীভাবে রুকু করে কীভাবে চেষ্টা করে কোনো হিসাবই নাই ও আসতে না আসতে নামাজ শেষ কি হইল কয়টা ঢিপ মারে তো ঢিপ মারলে কি দোয়া কবুল হবে বলেন না কেন দোয়া কি কবুল হবে দোয়া কবুল করাতে চাইলে মন থেকে আল্লাহকে ডাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ সকলে আবার ডাকেন তো আল্লাহ জোরে বলেন আল্লাহ জবান খুলে পড়েন সুবহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আকবর এই জিকিরগুলো মন